আল্লাহর কসম ভাই আজকে যা কমু সব সত্য কমু পাঁচটা বছর ধরে ভাই টিকটক করি মনে অনেক আশা ছিল ভাইরাল পাঁচ বছর ধরে ভাই পড়ালে কাজ সব বাদ দিয়েছি খালি টিকটকের বেশি বইরে রয়েছি ভিডিও ভাইরাল তো ভাই দূরের কথা আইডি কয়দিন পরে ভাই ভাই ফিউজ হয়ে যায় নষ্ট ভাই বিউটিউ কিছুই নাই ভাই পাঁচটা বছর ধরে ভাই আর কত মানুষ ভাই ভাইরাল টাইরাল হয়ে যেত ওরা হয়ে যায় ভাই আমি আজও পারলাম না ভাই আজকে যা কইলাম ভাই সব সত্য কথা মনে অনেক আশা ছিল সো ভাই আমি টিকটক মুখে বাদ দিয়ে আইতাছি টিকটক ছাড়লেও ভাই কম মুখ বুঝছো একবার তো আর ছাড়া দেওয়া যায় না কারণ সব ছাড়ে দেব ভাই টিকটক ছাড়ে দেওয়ার না কারণ টিকটক আমার যেরকম একটা মায়া বইছে ভাই আর ভাই সবাই আমার আগের মতন টিকটকে পাইবা না ভিডিও ছাড়লেও একটা পাঁচ দিনে আগের মতন ভিডিও মিডিও করবো না কারণ তোমরা ভাই সাপোর্ট করো না তাহলে ভাই যাই বুঝছ যা কইলাম ভাই আস্তা কথা